اقتربت الساعة وانشق القمر سبحان الله বলেন আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে মায়া করে পৃথিবীর মানুষকে জানা দিলেন রে মানুষ রে কেমন অতি নিকটের মানুষ কেন না চন্দ্রটা দ্বিখণ্ড দুই ভাগ হয়ে গিয়েছে সোহান জোরে বলুন না সোহান নবী নবী ভিতরে নবী আমার খানে নামাজ আদায় করে ব্যাখ্যাটা দিয়ে আল্লাহ যেহেতু কেমন চন্দ্রটাকে আল্লাহ পাক দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে নবী আমার একটা ডাক দিয়ে কয়ে আসো মক্কা আমরা একটু করব ওরে আবু জাহেলে কোনো কাজ করতে পারে না আবু জাহেল কি করেছেন আবু জাহেলের দেখে জানবে আবু জাহেল দেখতেছে মক্কার সব মানুষগুলো মদিনার রসুলের নিকট জমিনের ভিতরে মোহাম্মদ ওই নবীর কাছে আসার পরে মানুষগুলো নবীর জবান মোবারকের কথা শোনার পরে মুসলমান হয়ে যায় এটা কেমন ইসলাম দেখেন আবু জাহেল চিন্তা করলেন না এইভাবে থামানো যাবে না যেই লোকটার দেওয়া হয় ওই লোকটা নবীর কাছ থেকে আর ফিরে আসে না যতবার দেওয়া হয় রে লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করে রসুলের দরবার থেকে চলে আসে যারে পাঠায় নবীরে হত্যা করার জন্য নবীর চেহারা নরের দিকে তাকাইলে ওই বাংলার সহ্য করতে থাকতে পারে না ওমরের কয় ও ওমর তোরে অনেক টাকা দেব অর্থ দেব পয়সা দেব তুই যদি মোহাম্মদকে দুইটা আবাদ করে দিতে পারস রে কিন্তু ওমর গেল মুসলমান হয়ে গিয়েছে হজরত অমর মুসলমান হয়ে গিয়েছে আবু জাহিল চিন্তা করলেন না না না এভাবে করা যাবে না আবু জাহিল চিন্তিত হয়ে গেলেন তিনি খবর দিয়েছেন ইয়েমেনের একজন বাদশা ছিল যেই বাদশার নাম ছিল হাবিব মালিক কথা বলেন কি হাবিব ইবনে আবু জাহেল খবর দিলেন দেরি করে ওনা মক্কার ফলোয়ারেরা যাও যাও যাও এ মক্কার ফলোয়ারেরা যাও ও মক্কার মানুষেরা শুনেরা করে ইহুদিরা রে যাও তোমরা ইয়েমেনের বাদশাকে খবর দাও ইয়েমেনের বাদশাকে সব মানুষগুলো ভয় করে সব মানুষ ইয়েমেনের বাদশার সঙ্গে তার এত তীক্ষ্ণ মেধা ছিলেন সে এত জ্ঞানী লোক ছিলেন তার সঙ্গে কথা বলতে পারা পারা যাবে না কেননা আমার ভাতিজার কাছে যেই মানুষগুলো যায় ওই মানুষগুলো কোরআনের বাণী শুনে মুসলমান হয়ে যায় না না তোমরা ইমেনের বাদশাকে খবর দাও ওই ব্যক্তি আসলে আমার ভাতিজার কাছে আসলে জাদুগিরি হয়ে যায় আওয়াজ দিয়ে বলি নাউজবিল্লা ইমেনের বাদশারে হাবিব ইবনে মালিক রে চিঠি পাঠাইলেন হাবিব ইবনে মালিকের কাছে গেলেন হাবিব ইবনে মালিকের কাছে যাইয়া হাবিব ইবনে মালিক রে ভাই আপনাকে মক্কার বাদশা আবু জাহেল সালাম দিয়েছে দেরি করবেন না মক্কা শরীফের ভিতরে আসেন আমাদের ইহুদিদের ভিতরে যত মানুষ ইহুদি খারাপ রয়েছে এমন একজন ব্যক্তি দুনিয়াতে আগমন করেছে যিনি নাকি যে নাকে নিজে নবুয়তের নবী মনে করে আপনি দেরি করবেন না আপনি তাড়াতাড়ি আসেন ওই লোকটাকে আপনি এখানে তাকে বাধা দিতে হবে মানুষগুলো যেন সমাজের মানুষগুলোকে এমন একটা বুঝ দিবেন গো আমি আবু জাহিল দিতে পারি না আপনি তাড়াতাড়ি আসেন জেলে আসলেন হাবিব ইবনে মালিক মক্কাতে আগমন করলেন শত শত মানুষ মানুষগুলোকে নিয়ে হাবিব ইবনে মালিক চলে আসলেন আবার নবীর কাছে যায় কয় নবীজি ও নবী হাবিব ইবনে মালিক চলে আসছে আল্লাহর নবী খানে কাবার যেই লোকগুলো মদিনাতে গিয়েছেন রসুলের বাড়ি থেকে আসার পথে রে এমন একটা ঘর রয়েছে দরজা রয়েছে খানে খাবার দিকে যাইতে ওই ঘরের সামনে দরজার সামনে সব মানুষগুলো বসিয়া রইল রে আমার নবী হুদরা খানার ভিতরে আমার নবী খবরটা যখন আসলো আমার নবী আবু বক্করে কয় আবু বক্কর ও আবু বক্কর যাও যাও যাও রে হাবিব ইবনে মালিক আসছে রে আবু বকর চলে যাও না খবরটা নিতে যাও না হাবিব ইবনে মালিক আসছে রে ইমেরের বাদশা আসছে আমার নবী চুপ করে সুন্দর মতো সেখান থেকে যাওয়া শুরু করেছেন হাবিব ইবনে মালিকের জন্য সুন্দর করে বড় করে টেবিল সাজিয়েছেন চার সুন্দর করে সাজিয়েছেন হাবিব ইবনে মালিক তিনি নজর করে দেখলেন আল্লাহর নবী হুজরা মুবারক থেকে আসতেছে আল্লাহর নবীর ঘর মুবারক থেকে আসতেছে আসার পথে দেখে আসমানের সেই মেঘমালা নবীকে ছায়া দেয় মালিক দেখেন নবীকে ধরার জন্য আসছে হাবিব ইবনে মালিক তাকায় চক্ষু দ্বারা পানি পড়া শুরু হয়ে যায় হাবিব ইবনে মালিক বলে পৃথিবীর জমির ইতিহাস আমি কখনো আর দেখি না দেখি না রে ব্যাগজার জন্য ছায়া দিছে রে ছাতি লাগে না মেঘমালা নত্রতে ছায়া দিয়ে নবীরে আনতেছে রে হাবিব ইবনে মালিক চেয়ার থেকে নবীকে দেখে লাভ পাই গায়ার সুলেল্লা ইয়ার দিচ্ছে আবু জাহেল ডাক দিয়ে বলে আমি হাবিব ইবনে মালিককে আল্লাহ ভাতিজার বিচার করতে ওরে বিচার কি করবে হাবিব ইবনে মালিক আমার ভাতিজারে দেইখা দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ হাবিব ইবনে মালিক দাঁড়ায় গেলেন এবার নবীকে সালাম তাজিম করে আল্লাহর নবীকে নিজের জন্য যে আসনটা বসাইল ওই আসনে জায়গা দিয়া কয়ার রসুল যতগুলো প্রশ্ন আমি করতাম আমি পারবো না আবু জাহেল ডাক দিয়া বলে বাচ্চা মানুষের মতো হাউমাউ করতেছে কয়া বুজাহেল দেখলি না আমি যখন মোহাম্মদ আসতেছে মেঘমালা দেখি ওই মোহাম্মদের ছায়া দেয় রে আমি কি প্রশ্ন করব কয় নবী গো আপনি যদি অনুমতি দেন আমি একটু আপনার সঙ্গে কথা বলবো ধরে কন্যা সুবাহ এই কারণে বড়দের সামনে কথা বলার জন্য অনুমতি এটা আমার নূরের নবীর সুন্নাত সুবহানাল্লাহ হাবিব ইবনে মালিক বসে রয়েছেন হাবিব ইবনে মালিক ছোট্ট মানুষের মতো নিচে বসে রয়েছেন যেই হাদিসাবেরা খানে কাবা তাওয়াফ করতে যাবেন আল্লাহর নবীর ঘর মোবারক থেকে একটু ক্রমে আসতে দেখবেন বাদশার বাড়ি সোজা বরাবর একটা গেট রয়েছে যে গেটে সব সময় আমার নবী চলাফেরা করে করতেন ওই গেটটার সামনে লেখা রয়েছে আন্নাবি গেট সোহাল্লা বলেন তার মানে বুইজা পালাইলা খোদার কাছে যাইতে হলে নবীর দরকার আছে না নাই তার মানে বোঝা যায় খোদার ঘরে যাইতে হলে নবীকে আগে ডাকতে হবে নবী ওই ঘরের দরজা আমার নূরের নবী নবী আল্লাহ একবার মুসলমান ও মুসলমানেরা শুনে নেন মালিক আল্লাহর নবী মুস্কি হেসে বলে কি বলবা বলো রে আল্লাহর নবী ডাক দিয়া কয় হাবিব ইবনে মালিক ও হাবিব ইবনে মালিক বল বল কয় নবী গো আমাকে যেই কথা বলার জন্য আনছে গো নবী আমাকে অনেক মধ্য অপবাদ দেওয়ার কথা বলা হয়েছে আমি শুধু আপনার চেহারার ঘাটানটা দেখা গো আমি বুঝা পালাইলাম আপনার মধ্যে আর আবু জাহেল যে কথা বলেছে কথার ভিতরে আসমান জমিন তফাত আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি নবী গো আমি আপনার কাছে জানতে চাই আমার দাদা ছিলেন একজন পণ্ডিত ছিলেন গো আমার দাদার দাদা আরেকজন পণ্ডিত ছিলেন গো আমাদের বাসায় তাওরাত কিতাব আছে গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে নবুয়তের নবুয়তে নবী দাবি করেছেন আপনি যে নবুয়তের দাবি করেছেন আপনার কাছে কি কি প্রমাণ রয়েছে নবী একটা ডাক দেয়া কয় হাবিব রে ও হাবিব ইবনে মালিক শুনে নাও শুনে নাও জমিনেরটা চাইবা না আসমানেরটা চাইবা